আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহু আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন মোবাইল গ্রাফিক্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আথার নূর গত বিগত আমি অনেক পর্বে আমি আপনাদেরকে শিখিয়েছি অনেক ডিজাইন যেগুলো আপনারা চাচ্ছিলেন যে আপনারা শিখবেন ঠিক আছে আজকে আবার তৃতীয় ক্লাসটা নিয়ে চলে আসলাম আপনাদের প্রশ্ন অনুযায়ী সেই ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব তো প্রথমত আমরা এই গ্রুপটা এই লাইভ স্ট্রিমটা আগে আমরা শেয়ার করে আসি শেয়ার করার জন্য সিম্পল এখান থেকে জাস্ট চিনায়ত চিনায়ত থেকে লোড হচ্ছে ব্যাপার না সেটা লিঙ্কটা শেয়ার করলাম আমার এটা এখান থেকে চলে আসেন সকলেই আস্তে আস্তে আমি আগে লাইভটা শেয়ার করে দিই সকলে আস্তে আস্তে জয়েন করে ফেলুন অলরেডি পাঁচজন জয়েন করে ফেলেছেন মাশাল্লাহ এখানে আছে মোহাম্মদ মাইমুন আহমেদ সাদি এবং কিছু শোনা যাচ্ছে না ওকে জাস্ট আমি <coughs> শোনা যাচ্ছে জি ভাইয়া এখন হয়তো শোনা যাচ্ছে ইফতিকার সুলাইমান ভাইয়া আপনি আপনি জানান যে আমার ভয়েস কি শোনা যাচ্ছে কি না ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এখন এখন কি শোনা যাচ্ছে কিনা একটু জানান আশা করি কাইন্ডলি জানাবেন বিষয়টা আওয়াজ নাই হ্যালো আসসালামু আলাইকুম আওয়াজ তো আমি দিচ্ছি এখনো কি আওয়াজ হচ্ছে না হ্যালো এখনো কি আওয়াজ হচ্ছে না একটু জানান তাড়াতাড়ি জুবার ভাই রয়েছেন এখানে পরে ইফতিকার সুলাইমান ভাই রয়েছেন এখানে আপনারা জানান যে আওয়াজ কি ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কি না সেটা জানান শোনা যাচ্ছে ওকে ওকে ওকে ঠিক আছে এখন শোনা যাচ্ছে মানে মাইকটা মিউট করা ছিল তো তাই আওয়াজটা এতটা ক্লিয়ার হচ্ছিল না হয়তো আমি এখন এটাকে কাস্টমাইজ করে নিয়েছি তো এখন থেকে আপনার আওয়াজটা শুনতে পারবেন আমি তার মাইক্রোফোনটা জায়গা মতো সেট করে নিচ্ছি আগে এখনও শোনা যাচ্ছে কি না জি অবশ্যই আচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বিগত পর্বে আমি আপনাদেরকে কিছু থামনেল মেক করে দেখাইছিলাম এই যে যেমন ধরেন এখান থেকে মানে যে আমি এখান থেকে বের হয়ে যাই আগে বের হয়ে সরি এখান থেকে এটা আমি লোগো ডিজাইন করতেছিলাম তো এটা আমি এখন এখান থেকে ডিলিট করে দিই লোগো ডিজাইনটা এখন করব না গত পর্বে কিন্তু আমি আপনাদেরকে কিছু পোস্টার যে এই পোস্টারটা আমি আপনাদেরকে ডিজাইন করে শিখাইছিলাম ঠিক আছে এটা কিভাবে আপনারা মেক করবেন ফোন দিয়ে এবং এই এটার ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটাও কিন্তু আমি জাস্ট এটাকে আমি এডিট করে দেখাইছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনারা গুগল থেকে নেবেন নেওয়ার পর সেটাতে আপনারা আপনাদের মন মতো কালার দেবেন এবং এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আজকেও আমি আপনাদেরকে প্রথমত একটি ব্যাকগ্রাউন্ড দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনারা বানাবেন কারণ ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকেই চিন্তিত আছেন সেই বিষয়টা নিয়ে কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই কঠিন বানানো যদিও এটা একবারেই সহজ অনেকের কাছে এটা মানে অনেক কিছু প্রথমত আপনার আপনাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাবো যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা বানাবেন অলরেডি তিনজন জয়েন হয়েছে এবং পাঁচজন ওয়াচিং কিছুক্ষণ আগে ছিল লাইভটা শেয়ার করেন এটা যেহেতু ফেসবুকে হচ্ছে আজকে আপনারা লাইভটা শেয়ার করলে আশা করি ভিউ কিছু বাড়বে এটাতে অনেকেই অনেক কিছু শিখতে পারবে আপনি শিখতে পারছেন আপনার ভাই আরেকজন শিখবে সেটাই স্বাভাবিক ঠিক আছে আপনি লাইভটা শেয়ার করেন আশা করি অনেকে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তো চলুন প্রথমত আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মেক করে দেখাই তো আমি যখন ফটোতে ফটোতে চলে যাচ্ছি ফটোতে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি কালকে ডিজাইন করে দেখাইছি ঠিক আছে জাস্ট এখন আমি এখান থেকে চলে আসলাম চলে এসে আমি আগে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি প্রথমে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে এডিট করছিলাম জাস্ট এটার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ক্রোমে ক্রোম থেকে এখানে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড শহর জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে পিএনজিগুলো ইনস্টল করে নিতে পারবেন বা এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে এটা আমি ডাউনলোড ডাউনলোড দিয়ে দিচ্ছি এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমি আবার চলে আসলাম চলে এসে এটাকে আমি লাইট রুমে নিয়ে যাবো এখন কারণ লাইট রুম থেকে আমি আপনাদেরকে প্রথমে আমি এটাকে এটাতে আগে কালার গ্রেডিংটা দেখাবো কিভাবে আপনারা সেটাতে কালার গ্রেডিং করবেন এটা এখানে কাজ করছে না তো প্রথমে আপনারা এটা নেবেন নেওয়ার পর এটা জাস্ট ধরে এখানে দিয়ে দেবেন লাইট রুমে দিয়ে লাইট রুমে চলে যান এখন জাস্ট লাইট রুম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার এখান থেকে লাইটলাম সরি রোড থেকে এটাকে আবার লাইট রুমে নিয়ে আসি এটা এটা আমি আগে লাইট রুমে নিয়ে এসেছিলাম তো এটাতে আমি কিভাবে কালার কম্বিনেশন করছিলাম লাইট রুমে যেহেতু এটা আগের থেকে ছিল যে এখানে দেখেন যে লাইট যে একটা অপশান রয়েছে সেখানে আমি এটাকে কমিয়ে নিচ্ছি বা বাড়িয়ে দিতে আপনার সেটা এখানে যদি আপনারা কমিয়ে দেন বা আলোটা ওইখান মানে ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে স্মুথ করার জন্য আপনাদেরকে কালার যেটা আছে সেটা অনেকটা এখানে মানে কমিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা স্মুথ দেখা যায় আর কি অনেকটা প্রিমিয়াম প্রিমিয়াম দেখা যায় আর কি সেটাই আর এখানে আমি কালার গ্রেডিং করেছিলাম এখান থেকে এই যে সবুজ কালারটা আমি হালকা করে এখান আপনার চাইলে সবুজ কালার রাখতে পারেন এই কালার দিতে পারেন ওই কালার দিতে পারেন ওই কালার দিতে পারেন জাস্ট এটা আপনার ব্যক্তিগত পছন্দ ঠিক আছে আপনার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনারা চাইলে সেখান থেকে আপনার শিখেও নিতে পারেন ঠিক আছে জাস্ট এটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি এটাকে এতটুক রেখে তারপর এটাতে কালো গ্রেডিং দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে কালার গ্রেডিংটা শেষ ঠিক আছে কালারিংটা শেষ তারপর চলে আসবেন স্ন্যাপচ্যাটে সরি স্ন্যাপচ্যাট থেকে আবার আমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা এই এডিট করেছিলাম সেটা এখানে নিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে ধরে তারপর এখানে ব্লার অপশান থেকে এটাকে জাস্ট ব্লার করে দেবেন ঠিক আছে এটাকে ব্লার করে দিয়ে এটাকে জাস্ট এখানে ব্লার করে দিবেন দেখেন দেখেন ব্যাকগ্রাউন্ড অনেকটা স্মুথ হয়ে গেছে ঠিক আছে জাস্ট পরে এটাকে এক্সপোর্ট অপশান থেকে এক্সপোর্ট করে দিবেন তারপর চলে আসেন পিক্সেল লেপে আবারও পিক্সেল লেপে দাঁড়ান এটাকে আমি ইয়ে করে দিই আবার চলে আসেন পিক্সেল লেপে এসে আজকে একটি থামনেল মেক করে দেখাই প্রথমত লাইভে একজন রয়েছেন সকলে জয়েন করে ফেলুন কারণ লাইভটা কন্টিনিউ করবে আমরা চল্লিশ মিনিট লাইভটা কন্টিনিউ করব কারণ এতক্ষণ লাইভ করার দ্বারা অনেকেই অনেক কিছু ভাবে আর কি লাইফটা কন্টিনিউ করে থাকতে করতে থাকেন কারণ একজন জয়েন হচ্ছেন সকলে জয়েন করে ফেলুন কারণ আমি আপনাদেরকে শেখাচ্ছি অনেক কিছু আপনারা যদি নিজে নিজ উদ্যোগে না শিখেন তাহলে তো সেটা আমার কোনো কিছু করার নাই সেখানে বুঝছেন তো এটা আমি এখানে এতটুকু করে তারপর এখানে আমি এটা এটার মধ্যে আমি একটা ডিজাইন করব ঠিক আছে আমি ওই দিন কিন্তু দেখাইছিলাম যে কিভাবে আপনারা এইগুলো এই যে এরকম পোস্টার যে এরকম মানে কিভাবে আপনারা এই ইয়া থেকে যেটা বলে এই যে পিকচার থেকে আপনারা এই যে এরকম মানে বানিয়ে নেবেন ঠিক আছে কীভাবে আপনারা এভাবে বানিয়ে নেবেন মানে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আশা করি অনেকটাই বুঝতে পারবেন আপনারা তো সকলে জয়েন করে ফেলুন কারণ আজকে ইউটিউবে লাইভটা করতে পারি নাই এই ইউটিউবে আমার একটা সমস্যা হচ্ছে যে ইউটিউবে লাইভটা করার দ্বারা ওইখানে এত অনেকে যা মানে যাইতে চায় না লাইভটা দেখার জন্য তো ভাবলাম এইখানে নিয়ে আসি কারণ এখানে অনেকেই আছেন শিখতে চান ডিজাইন দাঁড়ান এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই আগে প্রথমে অ্যাডজাস্ট করার জন্য চলে আসেন এখানে সরি এখান থেকে এখানে এসে অ্যাডজাস্ট এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা এটা না দিয়ে আপনারা জাস্ট এটাকে ধরে এখানে রেখে তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটু এটাকে রেখে খুব সহজ পদ্ধতিতে কাজটা করে ফেলবেন আমি যেহেতু একটু ইয়ার ডিফারেন্ট টাইপের কারণ আমি খুব এত ঝামেলা পছন্দ করি না আমি জাস্ট ডিজাইন মানে কীভাবে মানে শেষ করা যায় তাড়াতাড়ি আপনারাও সেটা দেখবেন এখানে কারণ খুব সহজভাবে দেখাচ্ছি জাস্ট এটাকে ধরে এটার মধ্যে রেখে দিলে কিন্তু আপনার এটার সাথে যে এটা অ্যাডজাস্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে এটাকে জাস্ট আপনি এখান থেকে লক করে দেবেন ঠিক আছে লক করে দেওয়ার পর এখান থেকে আবারও চলে যান ফর্ম গ্যালারি থেকে যেগুলো পিএনজি এখানটার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে ডিসক্রিপশন বক্সে এটার পিএনজিগুলো আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ইচ্ছা আমি আপনাদের সুবিধার্থে এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে জাস্ট এটাকে ধরে এটাকে ধরে এটার কালারটা চেঞ্জ করে নেই প্রথমে আমরা কালো কালার দিব কালো কালার দিয়ে এটাতে অপাসিটিটা হালকা কমিয়ে দিব দিয়ে জাস্ট এটুক এটুক রেখে এটুক রেখে পরে এটাকে আবার তুলে জাস্ট এটাকে এভাবে করে জাস্ট এতটুকু রেখে দেবেন রেখে দেওয়ার পর এটার কাজ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেটা সেটা কিন্তু প্রায় শেষ ঠিক আছে তারপরে এখানে আপনারা লেখা বসাবেন ফন্ট বসাবেন ফন্টের বিষয়ে কিন্তু আমি প্রথম যে এপিসোডটা গিয়েছিল সেটাতে আমি আলাপ করেছি ফন্ট আপনারা কিভাবে মেক করবেন ঠিক আছে তো এখানে আমি আপাতত এটাকে এখানে বসিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে সকালবেলায় এটা এটার এই বিষয়ে বলেছিলাম যে কিভাবে এই এটা মেক করবেন এটা টিউটোরিয়াল দিব খুব সহজে আপনারা সেটা মেক করে মানে মেক করতে পারেন প্রথমে এটা ডিজাইনটা এখানে লক করে দিই কারণ এটা নাড়াচড়া খাচ্ছে জাস্ট ধরে এতটুকু রেখে এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে ঠিক আছে ডিজাইন কিন্তু প্রায় শেষ আপনি চাইলে এখান থেকে সমাপ্ত করে দিতে পারেন তো আপনি যদি চান সেখানে আপনি আরও এখানে পিএনজি অ্যাড করতে পারেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে শেয়ার করেন কারণ আমি লাইভটা আবার শেয়ার করে আসি কারণ আবার শেয়ার করে আসি কারণ লাইভটা কন্টিনিউ হচ্ছে একজন আছেন টোটাল পাঁচজন ছিলেন চোদ্দ মিনিট হয়ে গেছে লাইভটা শুরু থেকে ব্যাকগ্রাউন্ডটা মেক করে রাখলাম তারপর ফন্ট এখানে এনেছি ফন্ট ডিজাইন যারা শুরু থেকে ক্লাস করছেন আমার ঠিক আছে যারা আমার ক্লাসটা শুরু থেকে করছেন তারা হয়তো জানেন যে আমি ফন্টগুলো এটার উপরে ভিডিওটা মেক করে দেখ মানে আপনাদেরকে দেখাবো দেখানোর পর আমি কিভাবে ফন্ট মানে ফন্টগুলো আবার কিভাবে মানে আমি কাস্টমাইজ করি সেটা দেখাবো ঠিক আছে যদি এই ফন্ট ডিজাইন করতে আপনাদেরকে ইয়া হয় আপনার ধরেন অনেকে আছে টাইপোগ্রাফি ইউজ করে এই শিরোনামে গজলের শিরোনামে এই যেগুলো আপনার ধরেন যে কোনো একটা ইয়া আওয়াজ কিসের তো ভাইয়া আমি ধরতে গেলে আজকে ছাদের উপরে চলে আসছি কারণ কারেন্ট নাই ওই তো হয়তো এখানে আওয়াজ হচ্ছে আশপাশে মানে একটু হিন্দু বাড়ি আছে তো হয়তো তারা আওয়াজ করতেছে হয়তো একটু পরে বন্ধ হয়ে যাবে দাঁড়ান এটাকে আমি আগে মিউট করে দিই মিউট করে জাস্ট আচ্ছা আওয়াজ কি শোনা যাচ্ছে কি না ঠিক আছে টোটাল তিনজন এখন রয়েছেন আপাতত তিনজন রয়েছেন আমরা কিন্তু লাইভটা পনেরো মিনিট অতিবাহিত হয়ে গেছে আমি কিন্তু এখানে অনেকটা ডিজাইন দেখা মানে মানে দেখাইছি এখানে ঠিক আছে এখানে আমি কীভাবে ফন্ট ফন্ট ডিজাইনটা আমি আবার দেখাবো ঠিক আছে ফন্ট ডিজাইনটা এটার পর এটার এটার পর আমি আপনার আমি আবার আমি আপনাদেরকে আবার ফন্ট ডিজাইনটা দেখাবো কীভাবে আপনারা ফন্ট ডিজাইনটা করবেন এখানে জাস্ট লিখব একটি জনপ্রিয় ইসলামী সঙ্গীত ঠিক আছে এটা লিখে এখানে ধরে যারা পিকজা ল্যাপটা ইউজ করেন তারা কিন্তু বেসিক্যালি অনেক সুবিধা পেয়ে যাবেন সেখানে এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতে সেগুলো ব্যবহার করতে পারবেন আর এখান থেকে আপনারা ফন্ট যেটা সিলেক্ট করবেন কাল এই পিক্সেল অ্যাপ থেকে কালপুরুষ নামে একটি ফন্ট রয়েছে সেটা খুবই সিম্পল খুবই সুন্দর আর কি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে জাস্ট পোস্টারের কাজ কিন্তু এখানেই শেষ ঠিক আছে একটা থামনেলের জন্য আপনি ধরেন আপনি এই সিনেমাটোগ্রাফ যে এই এই আরাফাত মাহমুদ ভাই যেটা ইউজ করে থাকে সাদ আলমিন ভাই যে তারা সিনেমাটোগ্রাফ ইউজ করে থাকে যেটা হচ্ছে যে এখানে স্কিনের মধ্যে শুটিংয়ের কিছু পিক থাকে শুটিংয়ের কিছু পিক থাকে যেগুলো তারা এই যে যে সিনেমার যে সিটি মানে সিডি আর কি যেটাকে বলে আমরা ছোটোবেলায় দেখছি ক্যাসেট ক্যাসেটের যে তার এই যে যে তারটা থাকে সেই রকম সিস্টেমে তারা কিন্তু প্রথমে এখানে পিএনজি অ্যাড করে অ্যাড করে তার উপর এই এগুলো অ্যাড করে দেয় ঠিক আছে এগুলো খুবই সিম্পল এগুলো আমি আগামী পর্বে যে আজকে তিন নাম্বার পর্ব চলছে আগামী চার নাম্বার পাঁচ নাম্বার পড়বে আমি সেগুলো ম্যাক সেগুলো ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকডাউন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন টোটাল রয়েছেন দুইজন আর ডিজাইন আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ডিজাইন শিখতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে খুব মানে ফ্রেন্ডলিভাবে খুব ক্লোজভাবে আপনাদের আমি আপনাদেরকে শিখাবো ডিজাইনগুলো ঠিক আছে আপনারা যদি মনোযোগ সহকারে ডিজাইনগুলো দেখেন এবং খেয়াল করেন আমি কোথায় কি করছি এবং কোথায় মানে ইয়া করছি সেগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা ডিজাইনগুলো শিখতে পারবেন ঠিক আছে জাস্ট এটা আমি এখন শেষ করে দিই কারণ এটা অনেকটা লং হয়ে গেছে জাস্ট এটাকে আপনারা এখান থেকে আলটাতে সেভ করে দিতে পারবেন আর এটা আমি সেভ দিব না কারণ এটা অলরেডি ডিজাইন আমি করে ফেলেছিলাম অনেক আগে তো এখান থেকে আবার চলে যাই আমি ফন্ট ডিজাইন কিভাবে করি সেটা আমি দেখাই এখানে ধরেন আপনি লেখলেন লেখলেন আমার আমার লেখলেন এখানে লিখে তারপর এখানে নিয়ে আসলেন এখানে একটা একটা ফন্ট রয়েছে আবদুল্লাহ এই আবদুল্লাহ নামে এফ এন আবদুল্লাহ নামে একটি ফন্ট রয়েছে আবদুল্লাহ স্যার আমাদের উনি খুব সুন্দর একটি ফন্ট এখানে মেক করেছেন সেই ফন্টটা আমরা এখানে দিব দেওয়ার পর এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে বড় করে দিব দেওয়ার পর এসে তারপর এটাতে আমরা কিছু অ্যাডজাস্ট মানে ইয়া অ্যাড করব যেগুলো খুবই সিম্পল খুবই সহজ জাস্ট গ্যালারি থেকে এটা সরি এটা ব্রাউটা কোথায় এটা ব্রাউ এটা ব্রাউয়ে এটা ব্রাউয়ে নাই সেটা জাস্ট এখান থেকে এক্সপোর্ট থেকে আসলে এটা এটা আমি ডিজাইন করেছিলাম সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নেই এই দেখেন আমি কিভাবে আগে ফোনটা ডিজাইন করি এখান থেকে এটা জাস্ট এটা কালারটা চেঞ্জ করে দেই সাদা কালার দিয়ে তারপর এটাতে এরকম দিয়ে এটাকে ধরে জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন ঠিক আছে সরি একটু ওয়েট জাস্ট এটাকে ধরে এখান থেকে জাস্ট ছোট করে এর সাথে কাস্টমাইজ করে মিলিয়ে দিবেন জাস্ট এটাকে একটু নিচে নিচে নিয়ে আসেন আনার পর এটাকে আমার আমার বাবা এখানে লিখবেন আমার বাবা এটা হচ্ছে সঙ্গীতের শিরোনাম জাস্ট এটাকে আপনি প্রথমে লিখবেন আলাদা করে লিখে পরে এটাতে আপনি ফন্ট ইউজ করবেন ফন্ট হিসাবে আমরা সেই আবদুল্লাহ স্যারের যে আবদুল্লাহ ফন্ট যেটা রয়েছে সেটা ইউজ করবে এখানে এখানেও আপনারা সেটা ইউজ করতে পারবেন যে ধরেন এটাকে এখানে এনে তারপর এটাকে এখান থেকে জাস্ট এটাকে উল্টিয়ে দিবেন উল্টা উল্টানোর পর যাতে করে এটা উল মানে অন্যরকম দেখা যায় ঠিক আছে যাতে করে ওইটা উভয় দিক যাতে না মিলে যায় সেটা কিন্তু একটা টেকনিক এখানে আমার বাবা ফন্ট কিন্তু এখানে আমার বাবা যে ফন্টটা সেটা সেটা কিন্তু এখানে ডিজাইন করা শেষ ঠিক আছে এটাতে আপনারা জাস্ট এটা সেভ দিয়ে দেন এখান থেকে সেভ দেওয়ার পর সেভ হচ্ছে সেভ দেওয়ার পর এটাকে এটাতে আপনারা অ্যাম্বুস দেবেন অ্যাম্বুস দেওয়ার জন্য চলে আসুন ট্যাক্স স্টোর নামে যে একটা অপশান রয়েছে ট্যাক্স স্টোর এখান থেকে এখান থেকে আমি আবার অ্যাপটা ওপেন করছি স্টার্ট থেকে জাস্ট এটা ট্যাক্স স্টোর নামে যে অপশানটা লেখাটা সরি ব্যাকগ্রাউন্ডে আবার নিয়ে আসছি নিয়ে এসে তারপর এটাকে আবার ধরে ফ্রম গ্যালারি থেকে এখান থেকে এটাকে এনে আচ্ছা ধরে এটাতে অ্যাম্বুস দিয়ে দেবেন এখান থেকে এটা কিন্তু অ্যাম্বুস ডান ঠিক আছে অ্যাম্বুস হয়ে গেছে অলরেডি অ্যাম্বুস এখানে হয়ে গেছে এটাকে ধরে ধরে আবারও সেটাকে পিএনজি আকারে এখানে ফুল এইচডিতে যেটা রয়েছে আলট্রা এইচডি সেটাতে আপনারা সেভ দিয়ে দেবেন ঠিক আছে টোটাল পাঁচজন রয়েছেন সেভ দিয়ে দেওয়ার পর আপনারা ধরেন একটা পোস্টার আপনার এটা ইউজ করবেন সেটা এখান থেকে জাস্ট এটাকে প্রথমে ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট পোস্টারে পোস্টার তো আগে আমি দেখাইছি কীভাবে আপনারা পোস্টার মেক করবেন তো এখান থেকে আবারও নিয়ে আসলাম তো এখানে শীতল তো আমার লেখা আছে তো লেখার মধ্যে আমরা আর এখানে এটা সরাবো না কারণ এটা সেভ করা আছে তো এখান থেকে এটাকে দেখেন আমার বাবা এই ফন্ট কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এটাতে আপনার প্রিমিয়াম লুক দিতে পারবেন তো আপনার কালার কম্বিনেশন করতে পারবেন জাস্ট ঠিক আছে ফন্ট ডিজাইন কিন্তু খুবই সিম্পল এটা খুবই সিম্পল এটা আপনারা খুব সহজেই পারবেন এটা আহামরি কিছু না বিগত পর্বে আমি ফন্ট ডিজাইন সম্পর্কে বলেছি কিভাবে ফন্ট ডিজাইন করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানে অনেকে আছেন ফেসবুক কাভার ডিজাইনের জন্য বলেন ঠিক আছে কাভার ডিজাইনের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কাভার ডিজাইন জাস্ট আপনারা এত প্যারা নেবেন না কারণ কাভার ডিজাইনটা এত আহামরি কিছু না কাভার ডিজাইন খুবই সহজ এটা একবার দেখানোর পর কাভার ডিজাইনটা আপনারা এমনিতেই পারবেন ঠিক আছে জাস্ট এটাকে আমি আবার এখান থেকে এটাকে দিচ্ছি তারপর চলে আসবেন আবার এখানে কারণ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর হতে পারে মানে লাইভটা নাও থাকতে পারে এখানে তো এটা হচ্ছে ফেসবুক কাভার কাভার সাইজ যেমন ইংলিশ সাইজ থেকে কাস্টম থেকে Facebook cover Facebook cover size এখানে আপনি অসংখ্য অগণিত পেজ ক্যামেরাগুলো আপনারা খুব সহজভাবে এটা এডিট করতে পারবেন তো প্রথমত এডিট করার জন্য আপনারা চলে যাবেন আপনারা এখান থেকে পিক নেবেন ধরেন এখান থেকে আমি রিমিনি থেকে এই পিকটা নিলাম নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে এটাকে অ্যাডজাস্ট করে আপনার এখান থেকে এখান থেকে যদি আপনারা ক্রোপ দিয়ে দেন দেখাচ্ছি জাস্ট এটা এখানে রেখে কাভার ডিজাইনটা খুবই সহজ সেটা আপনারা খুব সহজভাবে করতে পারবেন এটাতে জাস্ট পরে এখান থেকে এখান থেকে এটা সাদাটা দিয়ে দিয়ে পরে তারপর এখানে আপনার নামটা লিখবেন ভাই ফেসবুক কাভার এটা আহামরি কিছু না ফেসবুক কাভার দিয়ে আপনি কি করবেন একটা কাভার আপনার সুন্দর হলো ঠিক আছে জাস্ট সুন্দর একটা থাকলো ঠিক আছে ফেসবুক কাভারে তো আসলে কিছু না ফেসবুক কাভারে একটা সাইজ আছে সেই সাইজ অনুযায়ী ফেসবুক কাভারটা মেক করে নিলে জাস্ট সব আমি আপনার লিখে জাস্ট জাস্ট সিম্পলি ধরে এখানে লিখে এখানে লিখে দিব চিরায়ত টিম ঠিক আছে এখানে লিখে দিব আমি আসলে পার চিরায়ত টিম ওয়েট অলরেডি দুইজন রয়েছেন এখান থেকে আমি চিরা টিম লিখলাম লেখার পর ঠিক আছে জাস্ট এখান থেকে আপনার ফোনটা চেঞ্জ করে দেবেন এখান থেকে জাস্ট ফোন চেঞ্জ করে দিয়ে আর থার্নোর চিরায়ত টিম ঠিক আছে পরে এখানে আপনারা চাইলে পিএনজি অ্যাড করতে পারেন পিএনজির জন্য চলে যান এখানে স্টিকার অপশান থেকে এখানে অসংখ্য গণিত পিএনজি পেয়ে যাবেন যেগুলো আপনারা খুব সহজে এগুলি ব্যবহার করতে পারবেন ডিজাইন কিন্তু এখন এখনকার সময় আহামরি কিছু না ঠিক আছে ডিজাইন এখনকার সময়ে আহামরি কিছু না এগুলো খুব সহজেই শিখতে পারেন যদি মনোযোগ থাকে কাজের প্রতি যদি আপনাদের কাজের প্রতি আপনাদের ইন্টারেস্ট থাকে যে আমি কাজটা শিখবো অবশ্যই আপনারা পারবেন যদি আপনাদের কাজের প্রতি ইন্টারেস্ট না থাকে তো এটা আপনারা চাইলেও এটা অত মানে অনেকভাবে সম্ভব হবে না আর যারা ফেসবুক কাভারের মধ্যে অনেক কিছু ব্যবহার করেন আপনারা এগুলো এগুলো এখানে পেয়ে যাবেন যেগুলো আপনারা খুব সহজ এখানে এখানে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে বড় করবেন প্রথমে পরে এখানে আপনার সোশ্যাল মিডিয়ার নামগুলো লেখে পরে এগুলো অ্যাডজাস্ট করে দিবেন বুঝছেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে কারা কারা ডাউনলোড করছেন তারা একটু কাইন্ডলি আমাকে যদি জানান তাহলে আমার জন্য টু কারণ পিক্সেল ল্যাব অনেকেই আছেন ডাউনলোড করতে পারছেন না ঠিক আছে পিক্সেল ল্যাব অনেকেই আছেন ডাউনলোড করতে পারছেন না তো আমি বলবো যে পিক্সেল ল্যাব নিয়ে যারা সমস্যায় আছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনার পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিতে হবে কারণ পিক্সেল ল্যাবে অনেকগুলো ফিউচার থাকে যেগুলো আওয়াজটা খুব ডিস্টার্ব আচ্ছা ওয়েট একটু আচ্ছা এখন আচ্ছা ভাইয়া এখন কি আওয়াজটা ঠিক আছে একটু কাইন্ডলি জানান কারণ আপনি বললে আমি আওয়াজটা ঠিক করবো ভাই আওয়াজটা খুব খারাপ লাগছে আচ্ছা এখন এখন এখন কি শোনা যাচ্ছে এখন কি আওয়াজ ঠিক আছে হ্যালো জানান একটু তাড়াতাড়ি এখন কি আওয়াজ ঠিকঠাক আচ্ছা আচ্ছা ঠিক আছে আওয়াজ ঠিক আছে তো এখন আপনাকে লঘু মেক করে দেখাবো কিভাবে আপনারা লঘু মেক করতে পারেন কারণ বর্তমান সময়ে যে ফ্রিলান্সিংটা চলছে বর্তমান সময়ে ফ্রিলান্সিংয়ের সবচেয়ে আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে লঘু ধরেন এই আরাফাত মাহমুদ ভাই অনেকেই আছেন বাংলাদেশের শরীফ ভাই তারা একটা এক একটা লঘুর জন্য তারা কিন্তু তারা কিন্তু নিচ্ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা তারা পাঁচ হাজার টাকার নিচে কাজ ধরি না ঠিক আছে তাদের বুঝতে পারছেন তাদের লঘু কতটা মানে কতটা উন্নতি ধরে চলে গেছে আর তাদের লঘু চাহিদা কত ঠিক আছে আপনাদের লঘুটা শেখা উচিত কারণ ফিনান্সিং বর্তমান সময়ে ফিনান্সিং করে কিন্তু অনেক অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে ঠিক আছে যদিও অনেকে আছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট সময়ের কারণে ফ্রিল্যান্সিংটা করতে পারছেন না রমজান মাস ছিল অনেকেই অনেক কিছু করতে পারতেন যেহেতু শুরুতে আমার এই প্ল্যানটা আসে নাই যে আমি ডিজাইন শিখাবো ঠিক আছে তো শুরুতে যেহেতু আমার এই এটা আসে নাই যে আমি ডিজাইন শিখাবো যখন আমাদের মাদ্রাসার ছুটি হয়েছিল এই সভারতের পর পরপর তখন তখনই এই আমি ডিজাইনটা শেখানো শুরু করলে জাস্ট পনেরো দিনে আপনারা অনেকটা শিখে শিখে ফেলতে পারতেন পরে পুরো রমজান মাস জুড়ে অনুশীলনী করার দ্বারা আপনারা অনেকটাই পাকাপোক্ত হয়ে যেতেন ঠিক আছে আর এখানে ইফতিকার সুলাইমান মানে বলছেন যে আওয়াজটা শোনা যাচ্ছে না আচ্ছা এখন কি আওয়াজটা শোনা যাচ্ছে যা জাস্ট একটু বলেন কারণ আমি আজকে আউটডোরে চলে আসছি তো তাই আর কি আওয়াজটা এত খেয়াল করতে পারছি না অন্য সময় তো বাসায় থাকি মানে বাসায় থাকার কারণে আওয়াজটা জাস্ট অ্যাডজাস্ট থাকে সমস্যা হয় না এখন কি আওয়াজ ঠিক আছে কি না তিনজন অলরেডি লাইভে আছেন আপনারা যদি জানান কাইন্ডলি তাড়াতাড়ি তাহলে আমি জাস্ট পরবর্তী স্টেপে চলে যেতে পারবো লোগো ডিজাইনের দিকে আমি চলে যেতে পারবো কারণ লোগো ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রিলান্সিংয়ের জন্য আর যেহেতু অনেকে আছে ডিজাইন ডিজাইন শিখতেন ভাই ডিজাইন শিখতে পারবেন ডিজাইন শেখাটা কোনো আহামরি কিছু না প্রথমত যদি আপনি কিছু মানে মানে উপার্জন করতে চান অনলাইন থেকে কিছু উপার্জন করতে চান আমি আপনার বন্ধুদেরকে দেখ মানে দেখানোর জন্য বা কোনো একটা কিছু করার জন্য আপনার পোস্টার মেক করতে পারেন লঘু ডিজাইন করতে পারেন বা প্রথমত আপনার পরিচিতি লাভ করেন এই ইনকাম যদি আপনার এই কিছু ডিজাইন করে আপনি চাচ্ছেন যে ডিজাইন করে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন তখন আপনি চা আপনি আপনার পরিচিতি লাভ করেন যেমন কিছু ডিজাইন করলেন আপনি আপনার বন্ধুকে দিলেন এই ডিজাইনগুলো আপনার বন্ধু আপলোড করলো আপলোড করার পর আপনার নামটা মেনশন করলো সেখানে মেনশন করার দ্বারা আপনার কি হবে সেখানে আপনার কিছু অডিয়েন্স আসবে ঠিক আছে অডিয়েন্স আসার দ্বারা আপনার ওই অডিয়েন্সগুলো যখন আপনাদের কাজ দিবে ওই অডিয়েন্সে যখন আপনার নামটা মেনশন করবে তখন কিন্তু আপনার আরও অডিয়েন্স বেড়ে যাবে সেখানে ঠিক আছে তো আমি আজকে একটি লোগো মেক করে দেখাই যে কিভাবে আপনার লোগোগুলো মেক করবেন খুব সহজে ঠিক আছে লঘু মেক করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাই এখান থেকে এখান থেকে লেয়ার থেকে জাস্ট এটাকে আমি ধরে সরি এটার কালারটা আমি কালো করে নিই কারণ কালো করে ব্যাকগ্রাউন্ড থেকে জাস্ট কালারটা ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দেব ঠিক আছে সাদা করে দেওয়ার পর এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে এতটুক রেখে আরেকটা কথা এই লোগো ডিজাইন কিন্তু আপনাদেরকে এত সহজে কেউ শেখাবে না কারণ এটা অনেক রেয়ার একটা কাজ ঠিক আছে ধরেন এই একটা পোস্টার মেক করে সর্বোচ্চ দুই তিন থেকে দুই থেকে তিন হাজার টাকা আরাফাত ভাই তিন হাজার টাকা কামায় আশা করি বাংলাদেশে সাদাল আমিন ভাই ছিল যিনি পাঁচ হাজার টাকা সম্ভবত নিত উনি এখন আর পোস্টার করছে না উনি এখন তার নিজস্ব লাইফ লাইফ নিয়ে তিনি ব্যস্ত পড়াশোনায় ব্যস্ততায় আছেন উনি অনেক খেদমত করে গিয়েছেন মানে ধরতে গেলে উনি আমাদের কমিউনিটি কমিউনিটির মধ্যে এই যে ডিজাইনের কমিউনিটির মধ্যে উনি অনেক খেদমত করে গিয়েছেন যার কথা উনি কি বলে থাকেন জাস্ট এখান থেকে আবার লোগো ডিজাইনটা দেখাই খুবই সিম্পল লোগো ডিজাইন জাস্ট এটাকে ধরে আবার অ্যাডজাস্ট অপশান থেকে গিয়ে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে ঠিক আছে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাডজাস্ট করে এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেওয়ার পর এটাকে জাস্ট আপনারা ডাবল লেয়ার নেবেন নেওয়ার পর এখান থেকে এটাকে জাস্ট ধরে এটাকে ধরে ধরে দাঁড়ান এটাকে আমাকে নিচে এনে ঠিক আছে ধরে ধরে আপনারা এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে জাস্ট এখান থেকে এনে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন আস্তে আস্তে দাঁড়ান আমি আগে অ্যাডজাস্ট করে নিই আমি আবার এটা নিচ্ছি দাঁড়ান আগে এগুলোকে নিচে এনে জাস্ট লোগো কিন্তু হয়ে যাচ্ছে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমি এখানে কালার গেডিং করবো সুন্দর করে কালার গেডিংটা খেয়াল করবেন কারণ কালার গেডিং অনেকেই আছেন কালার গেডিংটা বুঝেন না বিষয়টা কালার গেডিং কী কালার গেডিং কিন্তু খুবই সহজ সেই বিষয়টা অনেকেই বুঝতে বুঝতে চান না ঠিক আছে কালার গেডিং দাঁড়ান এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই জাস্ট এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে এটাতে এখন আমরা কালার গ্রেডিং করব কালার গ্রেডিং করার জন্য সর্বপ্রথম চলে যান এখান থেকে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিই প্রথমে অলরেডি তিনজন দেখছেন আচ্ছা এখন কি কথা বোঝা যাচ্ছে কি না একটু জানান কাইন্ডলি তাড়াতাড়ি জানান আর আমরা লাইভটা আর চার মিনিট কি আর পাঁচ মিনিট লাইভটা কন্টিনিউ করব কারণ এতক্ষণ লাইভ করার মোড নাই রোজার দিন কষ্ট হয় অনেক গলা শুকিয়ে যাচ্ছে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এখন দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আচ্ছা ইফতেকার সুলেমান ভাই বলছেন ভাইয়া লাইভটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য জাস্ট এখান থেকে আমার আবার এটা কালার গেনিং করে নিচ্ছি এখান থেকে আপনার চাইলে কিন্তু যে কোনো কালার এখান থেকে করে নিতে পারেন খুব সিম্পলভাবে ঠিক আছে পারলে আপনারা এখান থেকে জাস্ট কারণ দাঁড়ান এটাকে ধরে ওই কালারের উপর রেখে এটা এত ভালো হয় নাই আপনারা চাইলে আরও কালার গ্রিন করতে পারেন এখানে জাস্ট এটাকে ধরে এক সাইড করে উপরে করে নেন পাচ্ছেন একদিক কিন্তু অন্যরকম হয়ে গেছে আরেক দিক কিন্তু অন্যরকম হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু অনেক মানে পুস্ট লোগো ডিজাইন কিন্তু এখানে প্রায় শেষ ঠিক আছে লোগো ডিজাইন কিন্তু এখানে শেষ মানে আমরা লোগোর যে সাইজ যেটা সেটা কিন্তু এখানে করে ফেলছি আমি কিন্তু আপনাদের খুব সিম্পল লোগো দেখাচ্ছি যেগুলো খুবই সিম্পল মানে এগুলো আপনারা এমনিতে পারবেন ওকে এখন আছেন শরীফ সাদি ভাই আশা করি জানাবেন আপনি কেমন আছেন আপনাকে অনেকদিন পরে দেখছি তো লোগো ডিজাইন পর এখানে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে জাস্ট এটাকে রেখে আপনারা এটা সুবিধার্থে দাঁড়ান আমি আগে দেখাই দেখিয়ে নিই এটা সুবিধার্থে আপনারা সেভ দিয়ে দিতে পারেন আমি এটাকে সেভ দিব না সেভ আমার এটার অলরেডি রয়েছে কারণ এটা আমি এটা অনেক আগে মেক করেছিলাম মেক করার পর আমি গ্রুপে দিয়েছিলাম যে এটা টিউটোরিয়াল আসছে ঠিক আছে এটা টিউটোরিয়াল কীভাবে আমি মেক করছি সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন সেখানে এখন কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি যে কীভাবে লোগোটা মেক করছি ঠিক আছে এখন এখানে আমি লিখব পাঞ্জাবি ঠিক আছে এটা লেখার পর এখান থেকে জাস্ট এটাকে ধরে লেখার উপর এনে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দেই যারা পিক্সেলের টিজি ইউজ করেন তাদের কিন্তু এখানে অসংখ্য অগণিত ফন্ট পেয়ে যাবেন যেগুলো আপনারা খুব সিম্পলভাবে ব্যবহার করতে পারেন একদম ফ্রিতে একদম ফ্রিতে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এতে এটা ভালো হয় নাই জাস্ট আমরা আবার চাই এখানে নিচে এই ফোনটা দিতে পারেন ঠিক আছে এই ফোনটা দিতে পারেন পাঞ্জাবি ফোন যেটা এটা দেওয়ার পর এটাতে আপনার চাইলে কালার কম্বিনেশন করতে পারেন কারণ এখানে আমি কালার কালার কালার গ্রেডিং করবো না কারণ কালার গ্রেডিং করতে গেলে অনেক ঝামেলা অনেক ইয়া করতে হয় নামটাতে তো এটাকে আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি নেওয়ার পর এটাকে লেয়ার লেয়ার আকারে এখান থেকে এখানে রেখে তারপরে এখান থেকে আবার আরেকটা ইয়া নিই শিপ নিয়েছি এখানে শিপ শিপটাতে কালার দিই শিপটাতে আমি এখানে কালার দিয়ে দিলাম তারপর জাস্ট সিম্পলি এটাকে ধরে এখানে আবার এখানে কপি করে জাস্ট এখানে এখানে এনে তারপরে কালারটাকে সাদা করে দিবেন ঠিক আছে জাস্ট এটাকে সাদা কালারটা এখানে করে দিলাম এখানে কিন্তু আমাদের লঘু ডিজাইনটা শেষ ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হয় নাই স্ট্যান্ডার্ডের উপরে চলে গেছে ঠিক আছে যারা লঘু ডিজাইন করেন অনেকে হয়তো জানেন যে লঘু ডিজাইন অনেকটাই কঠিন তো লোগো ডিজাইনটা শেষ করে আজকে ডিজাইন শেষ করে দেবো এখানে ক্লাস শেষ করে দেবো কারণ প্রতিদিন একটা করে শিখাই আর আপনারা যদি এই লাইভটা চলাকালীন যদি প্রশ্ন করেন তাহলে সুবিধা হয় আপনারা অনেকে আছেন এই দেখছেন লাইভটা তবে প্রশ্ন করছেন না আপনার কোন বিষয়টা চাচ্ছেন আপনি যদি বিষয় বিষয়টা চান আমি আপনাদেরকে দেখাতে পারবো বিষয়টা নিয়ে ঠিক আছে যদি আপনারা বলেন বিষয়টা মানে কোন বিষয় আপনারা চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও ইয়া করতে পারি ঠিক আছে লোগোরিজেন কিন্তু এখানে শেষ ঠিক আছে এখানে জাস্ট সিম্পল এটাকে আমি সেভ দিয়ে দিব সেভ দিয়ে দেওয়ার আগে এখানে আমি যেগুলো কালার ব্যবহার করছি সেগুলো জাস্ট এখানে সিম্পলি এখানে রেখে এটাতে আমি কালার ব্যবহার করেছি এটা পরে তাকে আমি আবার নিচে ইয়া করে নিয়ে আসি লাইভটা শেয়ার করছেন না আপনারা লাইভটা শেয়ার করলে কিন্তু অনেক অডিয়েন্স চলে আসতো ঠিক আছে অডিয়েন্স লাইভটা শেয়ার করে মানুষদেরকে শেখার সুযোগটা করে দেন ঠিক আছে আর কিছু বলবো না রোজার দিন কষ্ট হচ্ছে অনেক জাস্ট ধরে আরেকটা কালার রয়েছে যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে জাস্ট ধরে এটা কালার গ্রেডিং কিন্তু শেষ এখানে